এক এক গুণে এক এক দুই গুণে দুই এক তিন গুণে তিন এক চার গুণে চার এক পাঁচ গুণে পাঁচ এক ছয় গুণে ছয় এক সাত গুণে সাত এক আট গুণে আট এক নয় গুণে নয় এক দশ গুণে দশ এক এক গুণে